হ্যালো ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে আর ভিডিওটি হচ্ছে গাড়ি দিয়ে এনিমি মারা ট্রিক্স আমি আজকে গাড়ি দিয়ে এনিমিকে ডেলি মারা ট্রিক্স নিয়ে চলে এসেছি আর আপনারা আমার পুরোপুরি ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকেন পুরোপুরি ভিডিওটি দেখেন আর দেখেন কী হচ্ছে ভিডিওর মধ্যে তো আমি এখন নেমে যাচ্ছি ক্লোক টাওয়ারের এদিকে ক্লোক টাওয়ারের নিচে এদিকে নিয়ে দেখতে পাচ্ছি ল্যাম্বরগিনি নিতে হবে আগে একটু লুট করে নেই এর মধ্যে মেডিকেট পেয়ে গেছি মেডিকেটটাই বহুত কামের ভাই এনে মেয়ে যদি আবার ডলামলা দিয়া দেয় দুই পি দিয়া দেয় টাকায় তুলবি আবার যে দামি গাড়ি লইছি ভাই এনে মেয়ে তো ভাই দেখলে দৌড়বো ভাই পাঁচশো ডেমিনটা পাবে ভাই লইছি নাই ভাই এটা ইয়ে আছে না কারণ আমি যাই ফ্যাক্টরি দিকে যাই দিই ফ্যাক্টরি দিকে এনে মেয়ে তো ভাই মারতে ফ্যাক্টরি দিকে নিমেছেন ভাই কাটাবিং ভাই দেখছেন ভাই কি ফাঁক কাটাবিং দেখেন ভাই এনিমি নাই ভাই এদিকে তো এনিমি নাই tuh pikir tiga pikir tiga pada ini teh baik jadi sini baik gari fasa tak kibar baik lalle bela ragun ini laba baik itu laba itu baik bus dulu na fasa demi berapa per baik baik deh desi dehen baik ini baik fasa tak kibar itu sih baik coba sih pikir di pikir tiga ini masih baik baik lagi sih baik tapi ini gari tuh ini baik gari sih baik Kaji komalisi. আমি গাড়ি পাওয়ার আছে ভাই গিয়ে দিছি ও ভাই দিছি ভাই কি মারাত্মক লেভেলে টান দিছি এটা কি দিছে ভাই লাল লেভেলের কি এটা ও ভাই এই মিলি শুরু হয়েছে ভাই গাড়ি ব্যাংক গেলতেছে ওই ব্যাংক গিয়েছিল ভাই এত লাটা দামি গাড়ি কিনছি ভাই বাঙ্গুনে লেগে নাকি আর মারিলাম মস্কা দামি গাড়ি ব্যাংক গেলতেছে তো আর আজকে আতুরো বানাই দিন দামি গাড়ি ব্যাংক গেলতেছে অ্যাক্সিডেন্ট করতে হয় আরে আতুরো বানাই দিব ও ভাই আমার আতুরো বানাই দিস ভাই বাঘ দিব ভাই নাইলে ভাই আমার লুঙ্গি রেখে দিব দেন ভাই ভাগতেছি ভাগতেছি ভাই আমার কিছু লুট লাগবো ভাই আমি তো কোনোই নেই ভাই প্লাজমা প্লাজমা পাই গেছি তাস খেল আর আজকে কুপদা মেরে দেব তুই কই ভাই আগে সাইতেছে ভাই ভাই ফরা নেই ভাই তার কাছে কি ভাই দুইব ব্যাগ দুইবে দেখেন ভাই তার ঘুরে মেরা দিম আজকে আজকে ঘুরে মেরালাম এই তো আমার বিচারে ভাই বুঝতে ভাই বুঝেন না আমরা তো আবার লিজেন বুঝেন নাই এভাবে এনিমির হাত থেকে বাঁচতে হয় এনিমির হাত থেকে দেখেন ভাই বাঁচতেছি ভাই ধ্যান ভাই একটু লেগে দেখে নাই মেরে ইটে খায় লুই ভাই নাইলে মারে দিব আবার না লাইফটা লাইফ বুরুঞ্জিত না যে ব্যান লুট মুট ফাইনি লুট করে তার লগে ফাইট তেলুম একবারে সুন্দর মতন করে ফাইট তেলুম ভাই আমার মার বই দে তার দু ওয়ান্টেড মারি দুম গ্রেনেড পাইছি আর গ্রেনেড মারি দুম ও ভাই এমপিউটি পাইছে আর কি লাগাই হালার তাই তুই আবার আর এবার দুম মার ও ভাই ও এনিমি শান্তি নাই ভাই পুরনো সারে বইরছি পুরনো সাসায় আর আমার তুই ভাই আর কোনো টাইম দিকে বইরছি দল করে বইরছি এই দিছি মারি ভাই মারি দিছি তার भाई ही तेरे कैसे सही उमा हमारा क्या है ओ भाई एक ही हो गया भाई मेरे को मार दिया ও ভাই ভাই এটা হয় নাই ভাই ল্যাম্বরগিনি দাম দিত না দামি গাড়ি লইলে ভাঙ্গাই দিব ভাই কম দামি গাড়ি লই তুইব দামি গাড়ি এনে লাভ নাই এমনি ভাই ভাঙ্গাই দিলে লাভ আছে নাকি কম দামি গাড়ি আনতুইব কম গাড়ি গাড়ি কম দামি গাড়ি আনতাছি দেখি এবার পিকের মধ্যে নামতাছি এর মধ্যে কম দামি গাড়ি পাওয়া যায় ভাই জিপ গাড়ি পাওয়া যায় দেখি আনতে কি পাই ভাই আমি তো গাড়ি দেখতেছি না ভাই কি আছে ও ভাই অটো ভাই আজকে অটো তো কম দামি সমস্যা নেই অটোটা লই চালাতে আজকে দেখবো ভাই অটো আজকে এনিমির মারি দিম করে লই লুটটা করে এনিমির আজকে অটোটা গিলে দিম আর এনিমি শান্তি নেই এনিমির লাগে ভাই জানো যাই এনিমি মার খাই এনিমির কি আমার লগে শত্রু আছে নাকি সপ্তম আছে নাকি ভাই আমার চার হই ভাই লুকে বাস্তব হলাম না চুমকা অনেক ভাই অটোটা মারি দিম ভাই অটোর যে স্ক্রিন লইছি আমার ভিতরে দেখলে দৌড় দিব দৌড় দিলে মারমু করতে এনিমি তো আমার আবার ডরে দৌড় দিব ভাই এই স্ক্রিনে ডরে দিয়ে দৌড় দিব মারতে মুনি ভাই দেখি এনিমির পাওয়া যায় কিনা ভাই এনিমি না ফাইট লাগলো এনিমি কই এনিমি তো নাই দেই গুরু মাসকে এনিমি আসতে নি দেখি एनिमी दिन नहीं है नो तुम्हार माला एनिमी रे ओ भाई एक ही हो गया एनिमी कहा गया দেহি ভাই অরেঞ্জ জিতেছি ভাই এনিমিরে জাগ্রত করি এনিমিরে জাগাই দি আমি আন্দাসি তোর enemy ku enemy dinay ও ভাই লঙ্গির কে গেছে ও ভাই তাড়াতাড়ি ভাগ ভাই ভাই আমার মাইনাস টাকা আছে না ভাই গ্র্যান্ড মাস্টার পুজ দিছিলাম ভাই ভাই গ্র্যান্ড মাস্টার ভাই চাইলাম বলে ভাই এবার আর আমার মারিস না ভাই ভাই কোন রকমে খেলে আমার সাইরে দে ভাই ও ভাই ভাই রে ভাই কত্তার লাইফ রেখে দিস কানালে বানালিছে ভাই লঙ্গি রেখে দিস তোর আজকে ইয়া নাই ভাই সব এনিমি আমার ধরছে লবিতে বাড়া দিছে ডাইরেক্ট ভাই অটো লইলে লবিতে যাওয়া লাগবো অটো লইয়াও ভাই এই কিছু না ও এবার দিক ভাই ভাই এবার আর ফোন লই তুই কি এবার কি পাই এবার আমি আবার চলে এসেছি এবার আমি আবার চলে এসেছি বারমুডাতে দেখি বারমুডার মধ্যে কি পাই কি কোনো না বিমাসতিতে বিমাসতিতে না আমি দেখি কি পাই আনতে বিমাসতির মধ্যে ভাই পাওয়া যায় আর রো আর পনেরো পাওয়া যায় দেখি তো পাই ভাই কিনা আর পনেরো এনিমি তো মারি দিম একটা এনিমি না মারলে ভাই মানুষের মান শেষ একটা ক্লেন্স লইলাম এক এনিমি মারতে পারতেছি না ভাই এনিমি ভাই কি মারি দিয়েছে ভাই দেখেননি ভাই ভাই এনিমির লোক আর বলাইলে ভাই বুঝলি বটের মতো দাঁড়াতে অনেক এনিমি ভাই ফাইতেছি না বটের মতো ফাইতেছি না একটা এনিমি ভাই যার কাছে যাইতে ওই ভাই পুরো রাইস্টার বিটুকে যাইলে মারি যায় যাওয়ার আগে লুঙ্গি রেখা দেয় ভাই ভাই পায়ে গেছে জিপ গেরি জিপ দেশ কিনে ধরে দিলাম ভাই আরেন্দা ভাই ঘুরতাম এতক্ষণ ভাই যেন নামছে ঘুরে ঘুরে মারি খাইছি অনার এনে ঘুরতাম দিই ক্লোকটারের দিকে যাই এনিমি ভাই কিনা এনিমি নেই এদিকে এনিমি কো ভাই পাক্কা টাইমিং তো ভাই আর লেগে লাগে জায়গা ভাই মাঝে মাঝে দেখছেন ভাই পাক্কা টাইমিং যারা পারে তার আবার সমস্যা হয় মাঝে মাঝে এনিমি পাইনি ভাই ভাই সামনে একটা কি ভাই এনিমি ভাই নেট ছাড়া ভাই দেখছেন নেট ছাড়া ভাই স্বাধীন হয়ে গেছি আপনারা বুঝেছেন নি নেট ছাড়া আমার এই মুদি দিব তে দর সত্য না কারণ তাতে দেখাবি না তার নেটই নাই দেখবো কি বুঝিনি এটা কি স্টাইল মাইরা দূর দিতে হইব ভাই এনার থাম যেত না নাইলে আবার এনিমি দেখছেন আমি এনিমি মারছি আর নাইলে আমার আবার হাত পাটি মারতে দিব পাকতেছি দেই আর ফোন পাইনি আর ফোন আজকে আর ফোন আজকে ঠিক বানাম আর ফোন আসেনি ভাই ভাই আছে আচ্ছা, আর ফোন আর ফোন পাই গেছি भाई आर फोन क्या स्किन है भाई हमारा किस लेवल का स्किन मारा বিশাল স্কিন ভাই কোন করুন ভাই গরিব শরীফ মানুষ মিরি বিশাল স্কিনে বেশি ভাই তো ভাই পাই না ভাই এটা বেশি ভাই দেখছেন ভাই আর ফোন দায় পড়ছি লোকটার উপরে এটা উঠেনি না উঠতো না এটা বুঝছি যাই দেখি এটা আমি ফাইনি এদিকে এদিকে এনিমি নাই লল পাইছি ভাই দিকে ফালাই দিলে একটা বালা নিয়ে না ভাই একটা বালুই পরে নেই হুডে নাই ভাই দেখছেন ভাই আর ফোন হুডে নাই ভাই দেখছেন আমার মারবো ঘুরতে এটা আপনারা স্বাধীন মুক্তভাবে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই সিপা সুপা দিয়ে যান তেমন সেন্দ্র যেতে পারবেন কোনো সমস্যা নাই আর বড় গাড়ি লইলে তো দেন এন লাগে জায়গা এন আটকে জায়গা এটি সমস্যা ভাই এটার দেখতেছেন ভাই কি লাল বাতি জ্বলতেছে ভাই কোনা দিয়া এটা না ভালো ভাই আরেকটা পাইছি ভাই লন্ডা লাইন নতুনটা লুম এই এটা হুড়াই দিয়া লুই এলাবার এনিমি আমার লুই আবার আমার ফিস নিউজ পিছনে ছুটবো আবার যাই দিই কোন যাইতে পারি এনিমির যেন ফর্মে এনি যাবো মস্কে সমস্যা নেই এনিমি তো পাইতেছি না শুনে এটা কি দেখলাম আরেকটা আর ফোন উঠে দিয়ে ব্যান্ডে আর ফোনের কারখানা দিদি তো ভাই আবার পিকের মধ্যে যাইতেছি কি পিকের মধ্যে তাই এতক্ষণ এনিমি পাইছি এই অনা এনিমি পাইনি এবার এনিমি ডলে দিম আর এনিমি বহুত চালাইছে তখন ও ভাই ও মা ভাই আবার আগে ও ভাই এটা কি করলো ভাই আবার আগে বেলো বিতে ভাই পিকের মধ্যে আনতে না ভাই যতবারই ভাই যেই গাড়ি লোন ভাই akhirnya saya sekarang main baik pikir minta ambil sama baik